হে দারিদ্র তুমি মোরে করেছ মহান তুমি মোরে দাঁড়িয়াছ খ্রিস্টের সম্মান কণ্টক মুকুট শোভা দিয়াছ তাপস অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস উদ্ধত উলঙ্গ দৃষ্টি বাণী ক্ষুরধার বিনামোর সাপে তব হল দরবার দুঃসহ দহনে তব হেদর্পি তাপস অম্লান স্বপ্নের মোর করিলে বিরস অকালে সুকালে মোর রূপ রস প্রাণ শীর্ণ করপুট ভরি সুন্দরের দান যতবার নিতে যাই হে বুভুক্ষ তুমি অগ্রে আসি করো পান শূন্য মরুভূমি হেরিমম কল্পলোক আমার নয়ন আমারই সুন্দরে করে বরষণ বেদনা হলুদ বৃন্ত বাসনা আমার শরতের শেফালির মতো শুভ্র সুরভিবিথার বিকশি উঠিতে চাহে তুমি হেনেদ মম দলবৃন্ত ভাঙ শাখা কাঠুরিয়া সম আশ্বিনের প্রভাতের মতো ছল ছল করে ওঠে সারা হিয়া শিশির সজল টলমল ধরণীর মতো করুণায় তুমি রবি তব তাপে শুকাইয়া যায় করুণা নিহার বিন্দু ম্লান হয়ে উঠি ধরণীর ছায়াঞ্চলে স্বপ্ন চাই টুটি সুন্দরের কল্যাণের তরল গরল কণ্ঠে ঢালি তুমি বলো অমৃতে কি ফল জ্বালা নাই নেশা নাই নাই উন্মাদনা রেদুর্বল অমরার অমৃত সাধনায় মক্তের পৃথিবীতে তোর ব্রত নহে তুই নাগ জন্ম তোর বেদনার দহে কাঁটাগুঞ্জে বসি তুই গাঁথিবি মালিকা দিয়া গেনু তোর ভালে বেদনার টিকা গাহি গান গাঁথি মালা কণ্ঠ করে জ্বালা দংশিল সর্বাঙ্গে মোর নাগ নাগ বালা ভিক্ষা ঝুলি নিয়া ফেরো দাঁড়ে দাঁড়ে ঋষি ক্ষমাহীন হে দুর্বাসা জাপিতেছে নিশি সুখে বরবধূ যথা সেখানে কখন হে কঠোর কণ্ঠ গিয়া ডাকো মোহ শোন ধরণী বিলাস গুঞ্জ নহে নহে কারো অভাব বিরহ আছে আছে দুঃখ আরো আছে কাঁটা শয্যাতলে বাক্তে প্রিয়ার তাই এবে কোন ভোগ পরে হাহাকার নেমে শেষে সর্ক সুখে নিবে যায় বাতি কাটিতে চাহি না যেন আর জলপথে অনশন ক্লিষ্ট ক্ষীণ তনু কে দেখি বাঁকিয়া উঠে সহসা ভ্রুধনু দুনয়ন ভরি রুদ্র হান অগ্নিবান আসে রাজ্যে মহামারী দুর্ভিক্ষ তুফান প্রমোদ কানন পুরে পুরে অট্টালিকা তোমার আইনে শুধু মৃত্যুদণ্ড লিখা বিনয়ের ব্যভিচার নাহি তবপাস তুমি চাহ নগ্নতার উলঙ্গ প্রকাশ সংকোচ সরম বলি জানো না কো কিছু উন্নত করেছ শির যার মাথা নিচু মৃত্যু যাত্রী দল হাসিতে হাসিতে গলায় পড়িছে ফাঁসি তোমার ইঙ্গিতে নিত্য অভাবের কুণ্ড জ্বালাইয়া বুকে সাধিতেছ মৃত্যুযজ্ঞ পৈশাচিক সুখে পারি নাই বাছা মোর হে প্রিয় আমার দুই বিন্দু দুগ্ধ দিতে মোর অধিকার আনন্দের নহে নহে দারিদ্র অসহ পুত্র হয়ে জায়া হয়ে কাঁদে অহরহ আমার দুয়ার ধরি কে বাঁচাবে বাঁশি কোথা পাবো আনন্দিত সুন্দরের হাসি কোথা পাবো পুষ্পা সব ধুতুরা গেলাস ভরিয়া করেছি পান নয়ন নির্যাস আজও শুনিয়া আগমনি গাইছে সানাই ও যেন কাঁদিছে শুধু নাই কিছু নাই কষ্ট আমার দারুণ আছে কষ্ট আছে তবু জানু পেতে বলবো না আর কষ্ট আমার প্রভু কষ্ট আছে বলবে সেই ভিতরে যার সূর্য নেই অথবা যার সূর্যটাই সবটা নিব নিব কষ্ট তোমারও প্রবল আছে কষ্ট আছে তবু জানু পেতে বলো না আর কষ্ট তোমার প্রভু কষ্ট আমারও দারুণ আছে কষ্ট আছে তবু জানু পেতে বলবো না আর কষ্ট আমার